সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফ্রিতে একটা ডোমেন এবং হোস্টিং নিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেখানে আমরা মূলত আমাদের কাজগুলো আমাদের যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো যে আমরা হোমওয়ার্কগুলো দিই ওইটার মাধ্যমে আমরা চাইলে লাইভ সার্ভারে আমরা ইয়া করতে পারি প্র্যাকটিস করতে পারি প্র্যাকটিস করতে পারেন এটা চাইলে আপনি পার্সোনালি ব্লগ হিসাবে ইউজ করতে পারেন এবং যদি আপনার কোনো ক্লায়েন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি আপনাদের ক্লায়েন্টকে আপনার যে আপনি যে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এটার জন্য আপনি ই করতে পারেন তাদেরকে দিয়ে দিতে পারেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যার মাধ্যমে আপনার পোর্টফোলিওটা দেখে কিন্তু ভাইরা চাইলেই দেখে নিতে পারবে পোর্টফোলিও এবং আপনার আপনি কতটা এক্সপার্ট সেটাও কিন্তু দেখতে পারবে বায়ার ঠিক আছে তো এরকম আপনাদের যদি আমি মনে করি এটা সবসময় প্র্যাকটিস পারপাসে ইউজ করাই বেটার তো যদিও এটা ডোমেনটা একটু অন্যরকম ঠিক আছে তো যাই হোক আমরা আমরা চলে আসবো হচ্ছে প্যান্থিয়ন আইওতে এখানে আমরা যদি লিখি দেখেন নামটা দেখেন P A N T H E E I O N dot I O আরও যদি মনে করেন না এটা তো হবে না সমস্যা নাই তাহলে আপনারা লিখবেন হচ্ছে ফ্রি আপনারা গুগলে যে সার্চ করতে পারেন free domain hosting website okay free domain hosting website যারা ফ্রিতে ডোমেন হোস্টিং দেয় এরকম আপনি টপ দশটা এই যে এখানে একটা আছে দেখেন গুরু নাইন ডট কম এখানে যদি যান এখানে আপনি মোটামুটি দশটা ওয়েবসাইট পাবেন তারপরে আরও যদি যাই আমরা নিচের দিকে আরও এরকম অনেক সাইট পাবেন যারা ফুল মূলত ওই যারা টপ টেন সাইটগুলো আছে যারা ফ্রিতে ডোমেন হোস্টিং দিতেছে তাদের ওয়েবসাইটের লিস্টগুলো এখানে আছে চাইলে আপনি ধরেন হোস্ট পাপা এটার মধ্যে যায় আপনারা ই করতে পারেন সাইন আপ করে এটা ফ্রিতে একটা ডোমেন হোস্টিং নিতে পারেন এরকম আরও অনেক ভালো ভালো সাইট আছে যেমন হোস্টিং হোস্টিং আছে তারপরে আছে আপনার এখানে কিন্তু আপনাকে রিয়েল ডোমেন দেবে না এটা একটা সাব ডোমেন দেবে ওকে দেখেন এখানে আপনাকে অনেকগুলো দশটা টপ টেন সাইটে যে দেখেন গোস্ট একশো percent totally free domain name with hosting এরকম যদি নাম লেখে গুগল হোস্ট নাকি এটার নাম কি গুগিয়া ডো গুগিও হোস্ট ওকে গুগিয়াই হোস্ট ওকে এরকম অনেক আপনারা ওয়েবসাইট পাবেন যেটা মূলত ফ্রিতে আর ডোমেন হোস্টিং প্রোভাইড করে আপনার চাইলে এগুলোর ডোমেন হোস্টিং নিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন লোকাল সার্ভারে থেকে লাইভ সার্ভারে ওকে তো আমি মনে করি এটা প্র্যাকটিস পারপাসে ইউজ করাই বেটার তো যাই হোক এখানে আপনারা চাইলে এই যে একটা আছে ইনফিনিটলি ফ্রি এটা এটা আছে এরকম অনেকগুলো আপনারা পেয়ে যাবেন আমি যেটা বললাম তো গুগলে যা শুধু ওই নামটা লিখলে হয়ে যাবে তো যাই হোক আমরা আমার মনে হচ্ছে এই সাইটটা বেটার সবার থেকে প্যান্থন প্যান্থনায়ও ডটায়ও এটা খুবই আমার কাছে ভালো লাগছে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করি অল টাইম তো দেখেন এখানে স্টার্ট ফ্রি নাও এখান থেকে সাইন আপ করতে পারেন আবার গ্রেট স্টার্ট এখান থেকে সাইন আপ করতে পারেন ওকে তো আমরা যেখান থেকে করি করতে পারি ওকে আমরা এখানে ক্লিক করি আপনার একটা মেল চাবে আমরা মেলটা আমরা আমাদের একটা মেল খুলে রাখবো অবশ্যই যেটাতে আপনি কাজ করতে চান আর কি ওকে আমার এখানে এই মেলটা আমি ইউজ করব তো আমি এখানে আমার রেজিস্টারে এখানে আসি ওকে তো এখানে দেখেন ফার্স্ট নেম দিতে বলবে আমরা একটা ফার্স্ট নেম দিব okay first name last name okay আমার একটা মেল দিতে বলতেছে আমি একটা মেল দিলাম ইন্টার পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ডটা দিতে হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে অ্যাকসেপ্ট এগ্রি এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তো এবার আমরা নিচের দিকে এসে সাইন আপ করি ওকে সাইন আপ দেখি নাই কিনা তো দেখেন আমাদের কিন্তু অলরেডি সাইন আপ হয়ে গেছে এবার একটা ভেরিফিকেশন কোড আসতে পারে একটু আমরা দেখি ওকে এখানে ইয়োর সাব ডোমেন বলতেছে ফার্স্ট নেম ওকে আমি আবার দেই আমাদের মেলটা দিয়ে দিলাম মেল এখানে ইন্টার পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে বাংলাদেশ ইয়াস ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি দেখেন সেভ করে ফেললাম আমি আপাতত thank you for register please login okay আমি লগিংয়ে ক্লিক করি তো আমি যখন লগিংয়ে ক্লিক করলাম দেখি লগিং হচ্ছে কিনা তো এখানে আমাদের জিমেলটা দিতে বলতেছে ওকে আমি জিমেলটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড যেটা আমি কিছুক্ষণ আগে দিছিলাম তো ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ওকে দেখি কিরকম কোথায় নিয়ে যায় আমাদেরকে ওকে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে আমরা এটা সেভ করে দিই আপাতত সমস্যা নাই তো এখানে দেখেন স্টার্ট এ নিউ প্রজেক্ট আমরা এটা এখানে বলতেছি ওয়েলকাম টু প্যান্থিয়াম ডট এখানে আমরা চলে আসছি এখানে আমাদের ওয়েলকাম জানা দিতেছে এখান থেকে আমরা যেটা করবো প্রথমে স্টার্ট এখানে আমরা ক্লিক করি ওকে স্টার্ট নিউ প্রজেক্ট এখানে ক্লিক করি ওকে এটা লোডিং ড্যাশবোর্ড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি এখানে এটা কিন্তু একদম সম মানে সিম্পল এবার দেখেন আপনি কোন দেশে সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে ডোমেনের ইয়া দিতে হবে নাম দিতে হবে আপনি যে কোনো নাম দিতে পারেন এটা আপনার উপর ডোমেন নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ডকলাভার ওকে ডকলাভার লাভার এটা দেখেন এটা কিন্তু আমার এখানে দেখেন ডক লাভার একটা কিন্তু ই হয়ে গেল okay doc lover doc lover okay আমি এক জায়গায় করে দেই ঠিক আছে এটা বেটার হবে ওকে এটা মনে করেন আমার কিন্তু ডোমেন নাম ইউআরএল হয়ে গেল দেখছেন এটা ভুল দেখাচ্ছে কেন ওকে আমি আবার দিই একটু dog lover dog dog lover ওকে আমি এটা রাজু দিয়ে দিই ওকে ওকে যাই হোক ডক লাভারই ঠিক আছে এখানে এটা হচ্ছে আমাদের ডোমেনের ইউআরএল আসতেছে ওকে যাই হোক আমরা এটা দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ডোমেন ইউআরএল এটা আমরা কন্টিনিউ করবো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করবো এখানে কি ডোমেন আসলো সেটা দেখার বিষয় নাই okay Europe Europe Europe union okay continue এখানে কি বলতেছে অলরেডি এক্সটার্ট মানে অলরেডি কেউ একজন নিয়ে নিছে নামটা অলরেডি ডকলাভার তো তাহলে আমাকে যেটা করতে হবে আমি ইয়া করে দিই এখান থেকে আমি আরেকটা নাম নেই ডগ লাভার একশো উনিশ না digital expert digital expert expert okay digital expert এবার দেখি এটা এটাও হয়ে গেছে কি না এটাও হয়ে গেছে ওকে তাহলে দিবটা কি ওকে ফ্রিলান্সার ফ্রিলান্স ওকে আগেরটাই দিই ডক লাভার লাভার্স উনিশ ওকে উনিশ ইউজ করলাম দেখি এবার মামু কোথায় যায় এবার হয়ে গেছে আমি শিওর এবার হয়ে গেছে যেহেতু লোডিং নিতে সময় নিচ্ছে তার মানে এটা হয়ে গেছে আমার যেটা বিশ্বাস আর কি তো যাই হোক আমরা এখানে একটু অপেক্ষা করি ওকে এখানে আমাদের অনেক কিছু কথা বলতেছে যে আমরা কোনটা ইউজ করবো অবশ্যই আমাদের যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইয়া করতে চাইতেছি আমরা ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করব বা ওয়ার্ডপ্রেসের জন্য আমরা এটা ইনস্টল করতেছি মানে টোটাল আমাদের প্রসেসটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য তাহলে আমরা কি ডিপ্লয় এখানে ক্লিক করব। আমরা ওয়ার্ডপ্রেজের এখানে এসে যেখানে ওয়ার্ডপ্রেজ যেখানে থাকবে আমরা ওইখানে ক্লিক করবো কারো ক্ষেত্রে উপরে শো করতে পারে মাঝে শো করতে পারে নিচে শো করতে তো আমরা নিচেটাই দিয়ে দিলাম দিয়ে আমরা ক্লিক করলাম দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় নেবে ওকে এই ক্ষেত্রে কারো ক্ষেত্রে বেশি লাগতে পারে কারো ক্ষেত্রে কম লাগতে পারে আমরা একটু অপেক্ষা করি খুবই তাড়াতাড়ি হচ্ছে ওকে ডিপ্লয়মিং সিএমস ওকে আমাদের অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে দেখেন ভিজিট ইউর প্যান্থম সাইড ড্যাশবোর্ড ওকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নেবে ওকে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখানে কোনো কিছু জায়গা বা কোনো জায়গা যাওয়ার আপনাদের দরকার নাই জাস্ট এখানে লেখা আছে সাইট অ্যাডমিন এখানে আপনারা ক্লিক করবেন দেখেন আমি যদি এটা মার্ক করে দেই এখানে যদি আপনাদের মার্ক করে দিই এটা হচ্ছে আমাদের আমি একটু মার্ক করে দেখাই যাতে আপনারা সহজে এটা বুঝতে পারেন এটা হচ্ছে আমাদের ইয়া তো এটা এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে ওয়ার্ড আমরা যেরকমভাবে ওয়ার্ড আগে লোকাল হোস্টে ইনস্টল করতাম সেমভাবে এখানে ছিলাম এটা হচ্ছে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতাম আগে সেমভাবে এরকমই এখানেও সেম তো আমরা এখানে অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে আমরা ইংলিশটা দিয়ে কন্টিনিউ করব ওকে কন্টিনিউ করি তো কন্টিনিউ করার পরে সাইটের নাম আসতেছে অবশ্যই আমাদের সাইটের নাম হচ্ছে ডকলাভার ডকলাভার লাভার্স দিয়ে দিলাম আমি একটা এখানে কি আবার okay okay doc lovers username দিয়ে দিব একটা আমরা এখান থেকে ধরেন এখানে আমি একটা ইউজার নেম দিয়ে হচ্ছে ডক লাভার ডক লাভার একশো উনিশ ওকে ডক লাভার্স একশো উনিশ এটা হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই হাইড করে দিই আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম তো তো এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তো এখান থেকে আমি ওকে পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয় নাই আর একটু at the rate hash dollar use করলাম এবার স্ট্রং হয়েছে পাসওয়ার্ডটা আমি এইগুলো আমি একটা গুগল ইয়াতে লিখে রাখবো যেহেতু আপনারা কাজ করতে গেলে আপনাদের এটা ইয়া করতে হবে লিখে রাখতে হবে ইউজার নেমটাও হচ্ছে আমি এখানে কপি করে রেখে দিব যত পরবর্তীতে সমস্যায় না পড়েন বা হারায় না যায় আপনারা আমি এটা গুগল ইয়াতে রাখতেছি আপনারা চাইলে গুগল ড্রাইভ অথবা কোনো ইয়াতে এক্সট্রা একটা ফাইলে রেখে দিতে পারেন তো এটা দেওয়ার পরে আমি একটা মেল দিয়ে দিলাম ধরেন আমার একটা মেল হচ্ছে এখান থেকে আমি একটা মেল নিয়ে আসি আমি যেটা আমার ওয়েবসাইট ইউজ করছি আমি চাচ্ছি যে ওই মেলটাই ইউজ করতে ওইটা আমার কাছে বেটার লাগতেছে কারণ আমি এটা রাখছি শুধু এই কাজের জন্য ওকে আপনি চাইলে আপনার যে কোনো পার্সোনাল মেল দিতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে তো আমি ধরেন এখানে আসি আমাদের অটপ্রেজের এখানে এসে আমাদের মেলটা দিয়ে দিলাম তো এখান থেকে সাইটে সার্চ ইঞ্জিনে এটা শো করবে কিনা বা ইন্ডেক্স করবে কিনা এটা থাকবে যেরকম আছে এরকমই থাকবে ওকে তো আমি এখানে ইনস্টল অটপ্রেস এখানে দিয়ে দিলাম ইনস্টল অটপ্রেজের এখানে ক্লিক করলাম আমাদের অটপ্রেসটা কিন্তু এখন এখানে দেখেন আমাদের ইউজার নেমটা কি এটা হচ্ছে আমাদের ইউজার নেম এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে আমাদের ডোমেন ডোমেনটা আমি কপি করি আবার কিছুক্ষণ পরে আমি ডোমেন খুঁজে নাও পেতে পারি ওকে আমি ডোমেনটা আবার কপি করি দেখেন এটা হচ্ছে আমাদের সেভ ওকে নেভার সেভ দিলে সমস্যা এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং এটা হচ্ছে পাসওয়ার্ড আমরা লগ করে ফেলি লগ করে এবার আমি যেটা করব এখান থেকে আমি আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিব ওকে ইউজার নেম তো জানি আমি পাসওয়ার্ডটা কপি করে ফেলি পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম প্রথমে তারপরে ধরেন ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে এনে দিয়ে দিলাম একদম সিম্পল তো আমরা এরপরে যেটা করব এখানে রিমেম্বার মি এটা দিয়ে আমি যেটা করব লগিংয়ে ক্লিক করব তো আমাদের কিন্তু অডপ্রেজের ড্যাশবোর্ডে চলে আসলাম দেখেন আমরা কিন্তু একদম সিম্পলভাবে ওয়ার্ডপ্রেজের ড্যাশবোর্ডে চলে আসলাম এখন আমরা কিন্তু মেন ডোমেনের এখানে আমরা যত কিছু যা ওয়ার্ডপ্রেজের ভিতরে করা যায় তো সবই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো দেখেন ওয়ার্ডপ্রেজের এখানে যা কিছু আছে এখানে কিন্তু প্রচুর ফাস্ট আমার মনে হচ্ছে দেখেন আমি মোবাইলে নেট আমার এখানে কারেন্ট চলে গেছে মোবাইলে নেট দিয়ে দেখেন কি স্পিডে চলতেছে যেহেতু কিছু নাই সেক্ষেত্রে আরও স্পিডে চলতেছে তো এখানে আমরা চলে যাব থিমে আমি একটা থিম ইনস্টল করে দেখাই যদি আপনাদের মনে হয় যে থিম ইনস্টল হবে কি না সেটা দেখানোর জন্য তো এখানে দেখেন সব কিছু আপডেট করে নিতে বলতেছে ব্যাপার না আমরা যেটা করবো এখান থেকে আমি একটা থিম নিয়ে আসি অ্যাড নিউ এখান থেকে ধরেন আমি বেস্ট একটা থিম নিয়ে আসি এক্সট্রা এক্সট্রা হচ্ছে বেস্ট একটা থিম আমরা এক্সট্রাটা ইনস্টল করে ফেলব তো এটা আমরা অ্যাক্টিভ করে ফেলি এখান থেকে আমরা এখান থেকে আমি এখানে ইয়া করে দিই ডাবল ক্লিক করি এখানে স্টার যে অপশনটা আছে তো এখান থেকে আমরা ইয়া ইনস্টল ইনপুট প্লাগ এখানে আমরা ক্লিক করব এই সাইটটা সম্পূর্ণ মানে একটা ট্যাম্পলেট আমি চাচ্ছি যে এখানে ইনপুট করতে আর কি সেজন্য এটা এ থিমের একটু অন্যরকম সিস্টেম তো এটা আমরা অনেকবার কাজ করছি সেজন্য আমার মুখস্থ আছে আর কি তো এটা করার পরে দেখেন এখানে বলতেছে যে বিল্ড করতে বলতেছে দেখেন নিচের দিকে আমি একটু জুম করি ওকে বিল্ড ইউর ওয়েবসাইট হ্যাঁ বিল্ড ইউর ওয়েবসাইট তো বিল্ড ওয়েবসাইটে ক্লিক করলাম এটা কি আপনি এলিমেন্টর দিয়ে করবেন হ্যাঁ অবশ্যই এলিমেন্টর দিয়ে করব এটা এখান থেকে আমাদের যে কোনো একটা সাইট বা আমাদের যে কোনো একটা ট্যাম্পলেট আমাদেরকে পছন্দ করতে বলতেছে আমরা এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট নিয়ে কাজ করতে পারি ওকে সমস্যা নাই তো একটু আমি উপরের দিকে যাই ধরেন আমি এত ঘোরাফেরা না করে আমার ধরেন এই স্টোরের একটা থিম আমি ইনস্টল করি এটাই ধরেন এই থিমটাই আমি ইনস্টল করি থিমের উপর ক্লিক করলাম তো ধরেন আমি এই সাইট একটা এইরকম একটা সাইট নিব আমি এখান থেকে ট্যাম্পলেট এই ট্যাম্পলেটটা পছন্দ করি আর কি তো আমি এই ট্যাম্পলেটটা নেই ওকে এখানে অন্য কিছু আসতেছে ওকে কন্টিনিউ আমি একটু নিচের দিকে আসি কন্টিনিউ বিল্ড ওকে সাইটটা দেখি কয় মিনিট ইম্পোর্ট করতে লাগে আর কি আমাদের সাইটটা কিন্তু এখন কমপ্লিটলি ইম্পোর্ট হচ্ছে আমরা দেখতে পেতেছি এখানে ইম্পোর্ট হচ্ছে আমাদের সাইটটা তো তেরো সতেরো একুশ তেইশ পঁচিশ হ্যানত্যান পুরো সাইটটা আমাদের কমপ্লিট করে দিতেছে তারা একটা ট্যাম্পলেট ইনস্টল করে দিচ্ছে আমরা একটু দেখি সেটা আসলেই কতটুকু কাজ করে ঠিক আছে মিডিয়া ইম্পোর্ট হচ্ছে ফুটার ইম্পোর্ট হচ্ছে বার okay face navigation media site okay আমাদের সাইটটা কমপ্লিটলি ডান ডান বলতেছে যে এটা আমাদের ইম্পুট হয়ে গেছে বলতেছে ওকে দেখেন আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের সাইটটা যে ইম্পুট হয়ে গেছে তার সমস্ত ডিটেলস এবং ভিউ আমাদের ট্যাম্পলেটটা কিন্তু আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাইতেছি আশা করি আপনাদের এইভাবে কাজ করলে বা এইভাবে আমার কাজ এইভাবে আপনারা কিন্তু ডোমেন হোস্টিং ফ্রিতে নিয়ে আপনাদের জন্য আপনারা কিন্তু লোকাল হোস্টে থেকে মানে চেঞ্জ হয়ে কিন্তু আপনারা কিন্তু কনভার্ট হয়ে কিন্তু আপনারা চাইলে লাইভ সার্ভারে এসে কিন্তু কাজ করতে পারবেন একদম এটা কিন্তু আপনি অনেক দিনের জন্য একদম ইউজ করতে পারতেছেন যখন যা খুশি তাই করতে পারতেছেন একদম সিম্পল বিষয় ঠিক আছে আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টপিকের উপর এবং আমার জন্য দোয়া রাখবেন